সো আপনারা দেখতেছেন যেমন খুশি তেমন প্রশ্ন আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সগাইস ও দেখতে পারতেছি বসে আছে ওনার কাছে যাব গিয়ে জিজ্ঞেস করবো ওনার পানির অবস্থা কি মানে বন্যার অবস্থা কি তো চলো চলো আচ্ছা ভাই আপনি নিশ্চয়ই এলাকায় থাকেন হ্যাঁ, আমি আচ্ছা তাহলে ভালোই হলো আচ্ছা আপনাদের যে বন্যার পানি ঘর বাড়ি সব কিছু তো বাসায় লেগে গেছে তো আপনার অনুভূতিটা কি আচ্ছা তুমি এখন আইছো গর বাড়ি বুড়াই গেছে কি পানি মানুষের অবস্থা খারাপ গর বাড়ি বুড়াইয়া মানুষের রোয়া খাওয়া কিচ্ছু নাই আর তুমি এখন আইছো মানুষের অনুভূতি কি আমি অনুভূতি হইতাম আমার মাথায় লইও না বালা আচ্ছা ভাই আপনি তো রাগারাগি করতেছেন কেন আমি রাগারাগি করতেছি কেন আপনি কে ভাই আমি তো একজন সাংবাদিক আপনি সাংবাদিক হ্যাঁ। পানি আইছে মানুষের অনেক ক্ষতি করছে ক্ষতি করে এখন পানি চলে গেছে এখন কিসের জন্য আইছেন আপনি আমার ভালো সাংবাদিক নাকি গোষ্ঠী মারি সাংবাদিক এই ক্যামেরা বন্ধ করে আমরা ভুল জায়গায় এসে বলি সো গাইস আপনারা কোনো টেনশন নেন না আমরা এখন অন্য জায়গায় যাবো ঠিক আছে সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যেমন খুশি তেমন প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো এখন আমরা দেখবো ও দুই একজন লোক মারামারি করতেছে ওনার কাছে যাবো সো গাইস আমরা এখন দেখতে পাচ্ছি আমার পিছনে দেখতেছেন আপনারা ওরা দুইজন মাইর করতেছে কেন মাইর করতেছে তা আমরা জানবো চলো চলো এ ভাই আপনারা মারি করতেছেন এ ভাই তোমরা মারামারি করতেছেন এই এ তোমরা মারামারি করতেছো এ ভাই আমি তো সাংবাদিক তুমি আমার ভালো সাংবাদিক এই করি আমরা ইনো টিকটক করি আর ভাই আমি সাংবাদিক তুই আমার ভাই কেন মারামারি করতেছেন কেন আমরা ইনো টিকটক ভিডিও করছি হ্যাঁ? আমি খরচ যা সো গাইস আপনারা দেখতেছেন আমি কয়েকজন লোকের সাথে দেখা করতে আসি ওরা টিকটকার মানে প্রতিবন্ধী আপনারা তো প্রতিবন্ধী গুলারে অনেক অপছন্দ করেন তাই না ওই শালা সো গাইস যেমন তেমন চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি এই মুহূর্তে একটি প্রশ্ন করতে যাচ্ছি দেখা যাক কেউ কেউ পাওয়া যায় কিনা অনেক দূরে দেখা যাচ্ছে দুইজন লোক আসতে আছে ওদেরকে কিছু বলা যাবে ফলো মি এই এই এই একটু তো আমাকে মিনিট সময় দিতে পারবে হ্যাঁ, অবশ্যই আচ্ছা, আচ্ছা ভাই উনি তো আপনার কেউ হন না আপনি ওকে নিয়ে হতে চক্কর দিতেছেন আরে ভাই আপনি তো বাল বাগান করতেছেন আপনি দা ও আমি কেটা আপনি চিনেন না আমি সাংবাদিক সাংবাদিক কেউ কি হয়েছে আপনি বলছেন হ্যালো গাইস আপনারা তো দেখলেন এবং শুনলেন ওরা কি বলল একজন আপু তার স্বামীকে উনি বাসায় রেখে অন্য স্বামীর সাথে টাঙ্কি মারতেছে এটা কোন ধরনের নিয়ম আসলে আমি নিজে তো বুঝতে পারছি না হ্যালো গাইস ভাবে কি অন্য সাথে টাঙ্কি মারলে কি বাংলাদেশ ঠিক থাকবে এবং বাংলাদেশ কি উন্নত হবে আরো নিচের দিকে নেমে পড়বে হ্যালো গাইস এই মুহূর্তে আমি দেখতেছি একটু সামনে ওখানে দুজন মানুষ দেখা যাচ্ছে চলো আমি দেখা যাক সেখানে কি হচ্ছে আমার সাথে চলো আচ্ছা ভাই বলুন তো উনি মারা গেলেন কিভাবে আরে ভাই উনি তো মারা যায়নি ওনার কি হয়েছে আরে ভাই আমি ওনার বিষ খাওয়াইছি থ্যাংক ইউ বলতে দেয় নাই ও তাই নাকে কিভাবে ওনাকে 20 কা হইলে তাহলে তো বুঝা যায় যে দিইগা দেখেন তাই করে আমি বেরাইতাছে কিভাবে যেভাবে আমি এটাটা বললাম তারপরে এই যে টিজা ঠিক আছে তারপরে একটু লারা সারা জানি তারপরে তো বাই বাই আপনি কি হইছে ভাই কি হইছে আপনার ভাই ভাই কি হইছে হ্যালো গাইস আপনারা তো দেখতে পেলেন এই মুহূর্তে দুইজন লোক বিষ খেয়ে মারা গেছে আপনারা মাঝে মাঝে ট্রাই করবেন ला भोसड़ी के बेटे बेटे ओ बेटा मौज कर दी हाँ मौज कर दी वाह बेटे